ক্রস সেকশন আর কি মনে করেন ফিল্ডে সার্ভেয়াররা এরকম ডাটা নিয়ে আসবে বুঝছেন সার্ভেয়াররা ডাটা নিয়ে আসলো এইভাবে ডাটা যখন পড়বে এখন আমাদের এইখানে কিছু ডাটা ক্রিয়েট করতে হবে যেগুলো এইখানে যেরকম লাইন লাইন লাইন করা আছে না লাইন লাইন হবে না ওই সময় ডাটা ঠিক আছে ওই সময় লাইন লাইন ডাটা করতে দিবে মানে এলোমেলো ডাটা হবে তো এই এলোমেলো ডাটা করার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সারফেস সারফেস তৈরি করতে হবে আগে এই সারফেস তৈরি করার সময় এই স্টাইল যেটা সারফেস স্টাইল এটাতে এই যে ডিজাইন কন্ট্রোল এক মিটার ফাইভ মিটার ডিজাইন এটা ওকে সার্ফেসের নাম দিই একটা নাম দিলেও হয় না দিলেও হয় আমি এক দিলাম ঠিক আছে রেন্ডার ম্যাটেরিয়াল এখানে যাই আমি দেব বাই বাই লেয়ার এখানে ব্লক যদি থাকে তাহলে ব্লক আউটকে দিই বাই লেয়ার আমার সার্ভিস ক্রিয়েট হলো সার্ভিস ক্রিয়েটের পরে ডেফিনেশনে ঢুকলাম ডেফিনেশন ঢুকে এই যে পয়েন্ট গ্রুপ এটাতে রাইট ক্লিক অ্যাড এখানে এসে অল পয়েন্ট ওকে আমার সারফেস তৈরি হয়ে গেল ঠিক আছে সারফেস যদি আমার স্মুথ করতে হয় বা সারফেসকে আমি আরো সুন্দর করতে চাই তাহলে সারফেস ক্রিয়েট স্লেট সিলেক্ট করার পরে এখানে যে সারফেস প্রপার্টিজ আছে সারফেস প্রপার্টিজ যায় সারফেস প্রপার্টিজ স্টাইল এখানে সব কিছুই আছে এখানে বর্ডার আছে কন্ট্রোল আছে কারণ আপনি কন্ট্রোলকে কত কিলো ইয়েতে নেবেন রেঞ্জে নেবেন এই যে স্মুথ এখানে সব কিছু দেওয়া আছে ইন্টারভাল কত এখানে ইন্টারভাল দেওয়া আছে এখন এক মিটার পাঁচ মিটার হ্যাঁ, এটাকে যদি আমি আরো ঘন করতে চাই তাহলে এখানে পয়েন্ট এক এটা অনেক ঘন হয়ে যাবে মানে হ্যাঁ তাহলে আমার এখন হলো পয়েন্ট এক মানে তিন ইঞ্চি পর পর পয়েন্ট পড়তেছে তো এটা করার উদ্দেশ্য হলো যে আমি যদি এখানে পয়েন্ট ফালাই তাহলে এই এক দেওয়া লাগবে এই যে অ্যানোটেট অ্যানোটেটে ঢুকতে হবে এখানে এই যে অ্যাড লেভেলস অ্যাড লেভেলসে গিয়ে এখানে সারফেস আছে সারফেসে গিয়ে আমি এখান থেকে কয়েকটা অপশন পাবো যেমন অ্যাড সারফেস লেভেল স্লোপ তারপরে আছে স্পট এলিভেশন স্পট এলিভেশন মানে গ্রিড আমি তো গ্রিডের কাজ করবো না যেহেতু এখানে গ্রিড দরকার নেই আগেরটা গ্রিড ছিল যেটা এখানে এখন যেটা দেখছেন এটা হচ্ছে গ্রিডের এখান থেকেই নেওয়া এখান থেকেই নেওয়া এই গ্রিডটা তো এখন আমি স্পট এলিভেশন নেব স্পট এলিভেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে যেহেতু এই সারফেস থাকলে আপনার হচ্ছে আমার এই কাজ করতে অসুবিধা করবে এই জন্য আমি সারফেসটাকে এখন অফ করব সারফেসে আচ্ছা। যাই সারফেসটাকে অফ করে দিতে পারি এখানে সারফেস এখানে সারফেস surface সারফেস স্টাইল হ্যাঁ এখানে গিয়ে আমি যে সারফেস ডিসপ্লে আছে যেটা এই যে ডিসপ্লে ডিসপ্লে থেকে আমি সব বন্ধ করে দিই অ্যাপ্লাই ওকে ঠিক আছে সারফেস আছে আমার সারফেসে কাজ চলবে সারফেস আছে তারপর আমার এটাও বন্ধ করে যদি দিতে চাই পয়েন্টগুলো তাও বন্ধ করে বন্ধ করে দিতে পারবো শুধুমাত্র এখানে একটা বাউন্ডারি এঁকে নেব শুধুমাত্র এখান থেকে একটা বাউন্ডারি এভাবে এঁকে নেব করার পরে এখানে অ্যানোটেড অ্যাড লেভেলস অ্যাড লেভেলসে যাওয়ার পরে সারফেস স্পট এলিভেশন এই যে আমি এখন পয়েন্ট ফেলবো পয়েন্ট করবো এলোমেলো পয়েন্ট ফেলবো মানে যে কোনো হ্যাঁ এই যে এলিভেশন আসতেছে এগুলো কি ভাই এলোমেলো মানে মানে যেখানে ক্লিক করতেছে ওই জায়গায় পয়েন্ট এখানে ধরে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ সঠিক এরকম করে নিব হ্যাঁ এইভাবে কিছু পয়েন্ট করতে হবে যেমন মনে করো মানে যে লিখলে সার্ভে পয়েন্ট নেওয়া হয় এরকম এখানে মনে করো নিচে এখানে নিচে এখানে নিচে এখানে নিচে মানে মাঝে কোনো এলিভেশন না তাহলে 30 মিটার পৌঁছাইতে হলে তোমাকে এখন এখানে একটা এলিভেশন নিতে হবে হ্যাঁ এই সোজা সোজা বা নেওয়া যাবে না একটু বাঁকা তাড়া হবে এরকম ভাবে বাঁকা তাড়া হবে আচ্ছা ঠিক আছে মানে প্রথম হলো ওরা একটা নিয়ে রাখবে না সার্ভার একটা নিয়ে দিবে পরে আমি বাদ বাকি হ্যাঁ বাদ বাকি তোমাকে অটোমেটিক চলে আসবে কিছু ক্রিয়েট করতে হবে কিছু কাজ করা লাগবে এখানে আমার এতটুকু হলো এখন আমি এই পয়েন্টগুলোকে কি করব এখানে রাখবো এখানে কি এক্সপ্লোর করব এখানে এক্সপ্লোর করব না এগুলো সিলেক্ট করব সিলেক্ট সিমিলার সিলেক্ট সিমিলার দিয়ে এটাকে আমি এক্স কন্ট্রোল এক্স দিয়ে কেটে নেব নেওয়ার পরে এখানে এসে আর একটা ফাইল খুলবো যে ফাইলটাতে আমার প্রজেকশন দেওয়া থাকবে সেম ড্রয়িং ড্রয়িং সেটিংস এখানে আসি UTM UTM eighty four minus forty six N apply okay তারপরে এখানে এসে এটা পেস্ট করে দেবো পেস্ট টু অরিজিনাল কোঅর্ডিনেট এটাতে দেবো এটা আমার আসতেছে এবং দেখা যাচ্ছে না তাহলে কি করব জেড স্পেস ই স্পেস হ্যাঁ জেড স্পেস ই স্পেস আমার পয়েন্ট চলে আসছে এখানে সার্ফেস আসতেছে সবই আসতেছে এখন আমি এই পয়েন্টগুলোকে আমি কি করব সিলেক্ট করব এক্সপ্লোয়েট করব সরাসরি এক্স চাপব এই যে এক্সপ্লোয়েট এক্সপ্লোরে ক্লিক করব এখন আমার সার্ভিস যদি আমি ডিলিট করে দিই আমার অর্ডার পয়েন্ট যাবে না এগুলো আমার দরকার নেই ব্লক করা ছিল হুম ডিলিট মানে? <coughs> হবে এটা এক্সপ্লোড হয়েছে একবার হ্যাঁ আবার দ্বিতীয়বার এক্সপ্লোর করি এক্সপ্লোর এখন দুইবার এক্সপ্লোর করার পরে আমার দরকার কি কি এই এই জিনিসটা দরকার এই জিনিসটা আমার দরকার নাই মার্কার মার্কার সিলেক্ট করলাম শুধু মার্কারগুলোই কিন্তু ডিলিট হবে শেষ এখন এই জিনিসটা কি জিনিসে আছে এখানে লেখা আছে এই যে এম টেক্সট আমি এম টেক্সটাই রাখবো এটারে এটাকে আমি এম টেক্সটে রাখবো আর এই যে এলিভেশন যেটা আসতেছে এটার এখন এক্সপোর্ট করবো এম এক্স ম্যাথ এক্সপোর্ট এটা একটা ফোল্ডার করে ওইখানে আনলাগো ফাইনাল একটা ফোল্ডার খুলি রাফ বা টিআরডি এখানে লিখে দিলাম হচ্ছে এলিভেশন বা এল ঠিক আছে এখন এই যে হচ্ছে আমার মেইন জিনিস আমি এই জিনিসটা কি নিচ্ছি জায়গাটায় এখানে আমি কি নিচ্ছি টেক্সট নিচ্ছি তাহলে আমাকে ওখানে টেক্সট নিতে হবে ঠিক আছে এখানে ওকে ডাটাতে ঢুকতে হবে ডাটাতে ঢোকার পরে এখানে সিলেক্ট অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটে যায় এই যে প্রপার্টিজ প্রপার্টিতে যাওয়ার পরে এক্স ওয়াই জেড এটাতে ক্লিক করলাম এখানে ডাটাতে আসতে হবে আবার সিলেকশনে যাওয়ার পরে এখানে টেক্সট সিলেক্ট করে দিলাম ম্যানুয়াল সিলেক্ট করলাম অ্যাপ্লাই ওকে এখন যদি আমি এক্সেল ওপেন করতে চাই ওইটারে file ওগুলো বাউজ ফাইলটা আমি কোথায় রাখছি সে দেখা যায় এখানে গেলাম যাওয়ার পরে এই যে আমলাগো বিপিএল তারপরে হচ্ছে ফাইনাল ক্যাট ফাইল চেয়ার এখানে অল করে দিতে হবে এখন এই জায়গায় কোন ফাইলটা নেব জানা আছে নীল লেখা সবই এখানে নিব আমরা হলো ডিবিএফ ডিবিএফ ডিবিএফ ডিবিএফ এই ডিবিএফ ফাইলটার মধ্যেই কিন্তু আমার ওই এক্সেল ফাইলটা আছে এখন এই জায়গাটায় আমার টেক্সট এই যে এখানে টেক্সট আসছে না টেক্সটের মান কত এখানে 4.19 এনে কত 4.19 তাহলে আমার এটার দরকার আছে আর দরকার নেই তাহলে আমি পাইলাম কি এখানে স্ট্রিং নট দিন আর জেড ভ্যালু সব আমার এগুলো দরকার না এগুলো বেস্ট এখন আমি এগুলা ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলাম এখন আমাকে বুঝতে হবে কোনটা স্ট্রিং আর কোনটা নটিং স্ট্রিং এর মান অল টাইম ছয়টা হয় দশমিকের আগে আর এর মান দশমিকের আগে অল টাইম সাতটা হয় এটা যখন ইউটিএম প্রজেকশনে কাজ করা হয় ইউটিউব প্রদর্শনে কাজ করলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে ঠিক আছে কারণ এই জিনিসটাকে কমায় নিয়ে যায় এই যে এখানে কমায় নিয়ে যায় হ্যাঁ তিনটা ঘর নিলাম তারপরে এখানে ডাবল ক্লিক করলাম এমন আমি ক্যাডে যেহেতু নিয়ে যাবো ডাটাগুলোকে তাহলে ক্যাডে যদি ডাটা নিয়ে যেতে হয় তাহলে আমাকে এখানে ইনসার্ট করতে হবে আর এই নর্থ দিককে নিতে হবে আগে স্ট্রিংয়ে নিয়ে যেতে হবে পরে হ্যাঁ এনাদের ডিলিট করে দিন আর একটা ঘর লাগবে এটাকে আমার এক দুই সিরিয়াল দিতে হবে সিরিয়াল দিলাম আর উপরের অংশটুকু আমি ডিলিট করে দেবো আর এখানে লিখে দেবো কি এল তাহলে বোঝা গেল সিরিয়াল নাম্বার নর্দিং স্টিং জেনিত বা আর এল আর হচ্ছে এলিভেশন এই এল দিচ্ছি হ্যাঁ লেভেল বোঝাচ্ছি সার্ভে করবে এল দিয়ে সার্ভে করবে কিন্তু এল দিয়ে ঠিক আছে তাহলে আমার ডাটা এখন পর্যন্ত আমি কটা এ হচ্ছি উননব্বইটা তাহলে এটা এখন সেভ করি ফাইল এন ব্রাউজ ওই ফাইলটা সিলেক্ট করি এই যে একটি মধ্যে এর মধ্যে CSV comma delimited. Save. OK. Close. Don't save. এখন আমি যদি এখানে ডাটাগুলো ফেলি ডাটাগুলো আবার করব ফাইল তারপরে হচ্ছে ক্যাট ফাইল এখানে এটার মধ্যে ঢুকলাম এই টিআর এই অটোডেক্স আপডেটেবল ফাইলের ফরম্যাট হলো এটা এই যে অটোডেক্স আপডেটেবল ফাইল এর ফরম্যাট হচ্ছে পয়েন্ট তারপর নর্দিং তারপর স্টিং তারপর পয়েন্ট এলিভেশন তারপরে হচ্ছে ডেসক্রিপশন এখন আমি যদি এটাকে একটা গ্রুপ করতে চাই গ্রুপ করতে পারবো এখানে অ্যাড পয়েন্ট এখানে লিখে দেবো যাই এখানে লিখে দেবো কে এল বা এখানে হচ্ছে ন্যাচারাল গ্রাউন্ড লিখতে পারি এনজিএল ইঞ্জিয়ার কন্ট্রোল আসলো ঠিক আছে তাহলে আমার এই পয়েন্টের ভ্যালু আর আমার ওই ইনকার পয়েন্টের ভ্যালু একরকম হয়ে গেল হলো এরপরে সেকশন করতে হবে মানে লেভেল করে আমরা পাইছি এটা সেম হয়ে তাই তো সেম না তাহলে ফার্স্টে দিতে হবে কি জিরো তারপরে দিতে হবে মনে করো যে একশো তিরিশ মিটার পর বিশ মিটার পর করে দিই বিশ তারপরে চল্লিশ হ্যাঁ বিশের পরে চল্লিশ আশি একশো একশো বিশ একশো চল্লিশ মানে বিশ বিশ করে গেছে ঠিক আছে তাহলে এখন এটাকে সিলেক্ট করি কাস্টমে যাই তারপরে এটা ওকে তার আগে আমি এখানে কি করব জিরো প্লাস এটা দেবো অ্যাপ্লাই ওকে এখন দেখো এখানে জিরো সেন্টেন্স থেকে শুরু হয়েছে তারপরে বিশ বিশের পর এটা ক্লাস নিয়ে নিয়েছে একটা আমার বিশের পর থেকে নেবে যেহেতু হ্যাঁ জিরো প্লাস জিরো প্লাস এখন হচ্ছে তোমার এই যে বিশের আগে থেকে শুরু হয়েছে জিরো প্লাস জিরো থেকে শুরু বিশ মিটার বিশ মিটার পেলে এটা হচ্ছে এনএইচ ঠিক আছে আর এল দিলাম এটা হচ্ছে আমার কি লিখবো তাহলে এই যে এটুকু আবার কপি করি তোমার কাট করলি কাট করলেও হয় কপি করলেও কাট করলি কাট তারপর আমি এখানে পেস্ট করব পেস্ট করার জন্যে কয়েকটা অপশন আছে পেস্টের আচ্ছা এভাবে করেও হবে right click format cell format সেলে গিয়েও আমি হচ্ছে এটাকে ই করতে পারবো ঘোরাইতে পারবো অ্যালাইনমেন্ট লেখাগুলো ঘুরে গেল হুম পেস্টের অপশনটা আরও আসার কথা কিন্তু আসতে হবে না একটা আরো আসবে এনে অনেক কয়টা পেস্ট আছে হ্যাঁ এই যে এখানে যে পেস্ট গুলো আছে এটাকে দিলে এইভাবে মানে, হ্যাঁ তারপরে রাইট ক্লিক তারপরে হচ্ছে সেল ফরম্যাট সেল তারপরে এই যে অ্যালাইন অ্যালাইনটাকে ঘোরায় এখানে দিয়ে দিলাম তারপরে ওকে ঠিক আছে তাহলে আমার প্রথমটা কি চেনেজ সেইস চেনেজ চেনেজ তারপরে হচ্ছে আমার আর এল এনজিএল যাকে বলা হয় এনজিএল ওকে ছোট করে নিই হ্যাঁ? এই এখন আমার এদিকারগুলো দরকার নেই এগুলো ডিলিট একটা কথা মানে আমি শুধু আর এর মানটা আলাদা কেন তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত আমার যেহেতু একটা সেকশন কাট কাট করে আমি একটু হচ্ছে দূরে রাখি এখানে রাখি এরপরে ইনসার্ট এই যে ইনসার্টে যাইতে হবে ইনসার্টে গিয়ে এখানে এই যে লাইন হ্যাঁ আপু হ্যাঁ, না না <laughs> कैट एंड आयरा और इधर फॉर्मेट दिस है और अनेक दिस है अच्छा ये একটা ওয়ার্ড ফাইলে এন এক্সটার্নাল দিস হলো এটা রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে প্রজেক্ট ভাই ওয়ার্ড ফাইলে দিলে কেন ওয়ার্ড ফাইলে ওয়ার্ড আবার কেন হবে ওয়ার্ড অটোদের থেকে ওয়ার্ড এরকম এক্সেলে আমার কাছে কয়েকটা ই আছে আমি জাস্ট এইখানে এই কোঅর্ডিনেট গুলোকে পোস্ট করে দেবো আর এই কারেজে এই সেনেন্স এখানে সেনেন্স দিয়ে দেবো অটোমেটিক মানে অটোমেটিক নিয়ে নেবে এই সফটওয়্যারও আছে ঠিক আছে টেনশন নাই এত ভয়ের হ্যাঁ তো এইখানে হ্যাঁ। থেকে নিয়ে আসা যায় আর কি এই যে এই জিনিসটা আমি নিয়ে আসলাম না এই জিনিসটাই এখানে যে ই করলাম এখন এ পর্যন্ত ফরম্যাট সেল এখানে ফ্রন্ট বর্ডার এই বর্ডার আছে এই যে বর্ডার বর্ডার দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করলাম এ পর্যন্ত সিলেক্ট করি হ্যাঁ এ পর্যন্ত সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে আমার এই যে ইনসার্ট ইনসার্টে গিয়ে পরে এই যে এইখানে insert line to area search যেটা হ্যাঁ এটাতে ক্লিক করলে এই যে আমার এক্স এরিয়ার এটা চলে অটোমেটিক আমাকে হচ্ছে এটা দিয়ে দিচ্ছে সেকশনের এটা সেকশন ভিউটা দিয়ে দিচ্ছে বুঝছেন ঋতু আপু এটা ভয়ের কিছু নাই আপু আপনি ভয় পাচ্ছেন মনে হচ্ছে হ্যাঁ ভয় পাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ। এর একদম সোজা আপু আমি মানে ওদের এই ইয়া দেখে ওরা বলতেছে যে এইটা ছাড়া এইটা হয় না এই করা যায় না আর এর আগে ধরেন আপনার বস আপনার টিচার যে সে তো বলছিল আমি যেটা পারি সেটা ছাড়া আর কেউ পারবে না বুঝছেন তো যাই হোক আল্লাহ মানুষকে হেদায় দান করুক মানুষ কত ছোট মনে করতে হয় না আর কি এই যে সেকশন হয়ে গেল এখন আপনি এটাকে প্রিন্ট করবেন মানে হ্যাঁ, তারপরে এখানে ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে এখানে প্রিন্ট আসবেন একটা একটা করে হবে তাহলে তো অনেকগুলো হবে ভাই হ্যাঁ একটা ড্রয়িং হবে ল্যান্ডস্কেপে যদি দেওয়া হয় ল্যান্ডস্কেপে এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে ফেলবো বুঝছেন হ্যাঁ যখন আমরা এই কি বলে এটা এত মিটার থেকে এত মিটার আমি তো এটা তো এটা তো আমি দেখালাম যেমন আমরা হচ্ছে সেকশন মিটার হবে একটা সেকশন হচ্ছে সর্বোচ্চ মিটার হবে একটা সেকশন মিটার মানে কি আপনার হচ্ছে এই এই বিল্ডিং এর কর্নার থেকে দেখা যাচ্ছে যে ওই রাস্তার একটু মাঝামাঝি আর অত বড়ও দিবে না দিবে কত তিরিশ মিটার মানে একশো ফিট একশো ফিট দিবে এরকম তাহলে একশো ফিট দিলে দেখা যাচ্ছে কটা হবে দশটা কলম হবে এরকম এক দুই তিন একটা কলামে নিতে দশ ফিট করে বুঝছেন আলহামদুলিল্লাহ আছে কাষ্ট সংবাদ কি দেখাটা তিরিশ মিটার করে লম্বা হবে আপনি যত মনে করেন ইয়া নেন সেকশন নিচ্ছেন কত মিটার পর দশ মিটার পাই বিশ মিটার পর মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট বিশ মিটার চারটা পয়েন্ট আপনার একটা এক্সেট মানে একটা হচ্ছে ফরম্যাট হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে এই এটা হবে একটা পেজ দেখো তখন কিন্তু এই কোঅর্ডিনেটগুলো অন্য আর একটা অপশনে হবে অন্য আর একটা অপশন হবে বলতে কি বুঝলেন দ্রুত হুকুমি যেরকম আমরা ক্যাডে এরকম পাঁচটা দাগ দিতাম না ওই রকম তো মনে করেন এর একটা পাঁচটা এই একটা দাগের পাঁচটা যেই আছে এটা খালি জাস্ট এরকম এক্সেলে বসাইতে হবে আবার সেম এখানে এসে এরকম এনে একটা একটা এভাবে করে যতটা ও হচ্ছে ক্রস সেকশন দেবে ততটা ক্রস সেকশন হ্যাঁ এই এই এইটা একেবারে সোজা এই যে লেখাগুলো ঘোরাইনি দেখছেন না লেখাগুলো ঘোরাইলাম কি করে দেখছেন এই রাইট ক্লিক এখানে যাই দেখেন ফরম্যাট সেল এই যে এইখানে যাই এই অ্যালাইন এখানে যে এই যে এটা ঘোরাই দেবো আবারও চলে আসবে জায়গা মেলা শিখি হয়েছেন আজকে